কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে প্রতি বছর চারশো কোটি টাকা জমা হয় কিন্তু এত টাকা যায় কোথায় কোথায় খরচ হয় জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তিন তলা সুউচ্চ মিনার বিশিষ্ট ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এটি বাংলাদেশের প্রাচীন মসজিদ জনশ্রুতি আছে ইসা খার আমলে দেওয়ান জিলকদর পাগলা নামক এক ব্যক্তি নদীর তীরে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মাণ হয় পরে জিলকদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায় মসজিদের দানবাক্স খুলে প্রতি বছর তিন থেকে চার কোটি টাকা পাওয়া যায় এবার পনেরো বস্তা টাকা পাওয়া গেছে সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয় পরে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও কিশোরগঞ্জ কর্পোরেট শাখার প্রধানের নেতৃত্বে ব্যাংকের পঞ্চাশ জন কর্মকর্তাকে নিয়ে গণনা করা হয় দানবাক্স থেকে টাকা ছাড়াও বিদেশি মুদ্রা সার্নালঙ্কার পাওয়া যায় এবার টাকার পরিমাণ চার কোটি ছাড়িয়ে যাবে গত দোসরা জুলাই দানবাক্স খুলে তিন কোটি ষাট লাখ সাতাশ হাজার চারশো পনেরো টাকা পাওয়া গিয়েছিল বিভিন্ন স্থান থেকে মনের আশা পূরণ করতে প্রতিদিনই অসংখ্য মানুষ নগদ টাকা সোনা রূপা ও গবাদি পশু দান করে থাকেন এসব অর্থ বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগীদের চিকিৎসায় ব্যয় করা হয় এবার মসজিদের আয় দিয়ে করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কিনে দেয়া হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন যদি নতুন কিছু দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইবও করবেন আপনাদের ভালোবাসা ছাড়া কোনো দিন এগিয়ে যেতে পারব না আপনার মঙ্গল কামনা করছি অসংখ্য ধন্যবাদ